আজকের এই ভিডিওটি যাদের বয়স আঠারো থেকে ছাব্বিশ তাদের জন্য যাদের বয়স আঠারো থেকে ছাব্বিশ তাদের শুধু তাদেরই জন্য কারণ আপনি কেন সফল হচ্ছেন না এই ভিডিওটি থেকে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এই ভিডিওটি থেকে সম্পূর্ণ বুঝতে পারবেন যে আপনার সাকসেস হওয়ার পিছনে কোন বিষয়টি লুকিয়ে আছে তো চলুন শুরু করা যাক একটি রাজা তার দুইটি টিয়া পাখি কেনার শখ হলো সে ছোট্ট দুইটি বাচ্চা টিয়া পাখি কিনলো কেনার পর বিভিন্ন ধরনের খাওয়ার বিভিন্ন ধরনের রাজকীয় চিকিৎসা সবকিছু করে বাচ্চা দুটিকে বড় করতে শুরু করলো দিন যায় দিন যায় দিন যায় এভাবে দিন কিছুদিন যাওয়ার পর বাচ্চা দুটি বড় হয়ে গেল বাচ্চা দুটি যখন বড় হয়ে গেল তখন রাজার ইচ্ছে হলো বাচ্চা দুটিকে উড়াল শেখাবে কথা বলা শেখাবে সবকিছু শেখাবে তো বাচ্চা দুইটির মধ্যে একটি উড়াল শিখলো কথা বলা শিখলো দুইটি কথা বলা শিখলো কিন্তু একটি উড়াল শিখলো না কোনোভাবে সে উড়াল দিচ্ছে না সে যে খাঁচাটিতে ছিল সেই খাঁচাটির ভিতরেই বসে থাকতে সব সময় বা রাজা তো অনেক অবাক রাজা তো অনেক বিস্মিত সে তার রাজ্যের যত বড় ডাক্তার যত বড় বড় বিশেষজ্ঞ আছে সকলকে নিয়ে আসলো আসার পর সেই পাখিকে চিকিৎসা করালো তারা সবাই চিকিৎসা করতে করতে করতে মনে করেন এক পর্যায়ে কেউ আর চিকিৎসা করতে পারছিল না তো সে ডাক মানে পাখির তো কোনো সমস্যা ধরা হচ্ছে না চিকিৎসা করবে কি বিষয় নিয়ে আসলে কি পাখির কি সমস্যা এটাই বুঝতে পারতেছিল না চিকিৎসা করার কথা দূরের কথা সকলে যখন মানে ফেল মারলো চিকিৎসা করতে পারলো না তখন কি করবে রাজা কিচ্ছু করতে পারতেছে না পাখি তো উঠতেছেই না হঠাৎ একজন কৃষক চাষি রাজার কাছে আসলো আসার আশা করে সে বললো রাজা আমি আপনার পাখিটিকে দেখতে চাই এবং আমি আপনার পাখিটিকে চিকিৎসা করে দেখতে চাই যে আমি পারবো কিনা সফল হতে পারতে পারবো কিনা কেন উড়াচ্ছে না আমি একটু বার দেখতে চাই তখন রাজা বললেন যে আমার বিজ্ঞানী আমার বিশেষজ্ঞ মনীষী চিকিৎসক সকলেই ফেল গেল মানে হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল দেখো তুমিও দেখো যেহেতু যদি পারো তখন তাকে দায়িত্বটি দেওয়া হলো সে করলো কি সর্বপ্রথম গিয়ে সেই খাঁচাটিকে ভেঙে দিল অবাক সকলেই অবাক খাঁচাটি যখন ভেঙে দিল তখন পাখিটির মানে বসার জায়গা নেই তো বাধ্য হয়ে পাখিটি উঠতে শুরু করলো সেন আপনি যদি কোনো জায়গায় স্থায়ীভাবে থাকেন এবং স্থায়িত্বর সাথে সেখানে চলাচল করতে থাকেন যদি মনে হয় আপনার ওই জায়গাটিতে আপনার যতটুকু যোগ্যতা তার মূল্য দিচ্ছে না তাহলে সর্বপ্রথম আপনি আপনার খাঁচাটিকে ভেঙে ফেলুন তাই আপনার স্থানটিকে পরিবর্তন করুন কারণ বাধ্য হয়ে যখন পাখিটি উড়াইলো তখন পাখিটি উড়া মানে উড়া শিখলো তেমনই আপনি যখন বাধ্য হয়ে জায়গাটা চেঞ্জ করবেন যখন বাধ্য হয়ে আপনি স্থানটি পরিবর্তন করবেন সেম পাখি যেমন বাধ্য হয়ে উঠতে মানে বাধ্য হয়ে উঠলো তেমন বাধ্য হয়ে আপনার সফলতা আপনার কাছে আসবে আপনি সর্বপ্রথম আপনার স্থানকে পরিবর্তন করুন তাহলে আপনি আপনার মূল্য পাবেন